ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত গ্রামের দরিদ্র কৃষক পরিবারের ছেলে রাসেল ইসলাম মাত্র আঠারো বছর বয়সে এক পায়ে দড়ি লাফানো খেলা বা স্কিপিং রোপে বিশ্বে প্রথম স্থান অর্জন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন রাসেলের এমন সাফল্য এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করছে ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোহাম্মদ জুনাইর কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর সিরাজপাড়া গ্রামের দরিদ্র কৃষক বজরুর রহমানের ছেলে রাসেল ইসলাম ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সে এক পায়ে তিরিশ সেকেন্ড একশো পঁয়তাল্লিশ বার ও এক মিনিটে দুশো আটান্ন বার দৌড়ি লাফিয়ে Guinness book of world record করে তাক লাগিয়েছে মানুষকে এতে প্রশংসায় ভাসছে রাসেল জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেকে আসছে রাসেলকে দেখতে ও সাধুবাদ জানাতে এক পায়ে তিরিশ সেকেন্ড স্কিপিং রোপে একশো চুয়াল্লিশ বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও রাসেল করেছে একশো পঁয়তাল্লিশ বার আর এক মিনিটে এক পায়ে দুশো ছাপ্পান্ন বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও রাসেল সেই রেকর্ড ভেঙে করেছে দুশো আটান্ন বার স্কুল জীবন দুই সাল থেকে স্কিপিং রোপ খেলা শুরু করে রাসেল একসময় জেলা থেকে বিভাগ পর্যায়ে স্পিকিং রোপে প্রথম হয় সে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে স্কিপিং রোপে অংশগ্রহণ করলেও অনাবশ্যক কারণে তাকে বাতিল করা হয় তখন থেকে সে প্রতিজ্ঞা করে একদিন এই খেলা নিয়েই বিশ্ব রেকর্ড গড়বে সে খেলাধুলা আমি দুই সাল থেকে আমি ওর বিভিন্ন খেলায় জড়িত ছিলাম এই খেলাটা দুরিলাভ খেলা স্কিপিং রূপে আমি মনে করেন স্কুল পর্যায়ে থেকে আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে করতে দেখি আমি এটা পারবো তখন আমি স্কুল মিলেটেনে জয়েন করলাম স্কুল পর্যন্ত জয়েন করার পর দুই সাল থেকে তখন আমি স্কুল ইভেন্টে জয়েন করলাম জেলাতে চ্যাম্পিয়ন হলাম বিভাগে চ্যাম্পিয়ন উপ অঞ্চলে চ্যাম্পিয়ন যখন আমি বড় পর্যায়ে গেলাম তখন আমার কিছু মানুষ ওখানকার আমাকে থামাই রাখলো মনে করেন যখন আমি warm up warm up practice করলাম তখন জেলে এই ছেলেটা খুব পারবে তখন আমাকে দামায় রাখলো আমাকে বাদ দেওয়া সেখান থেকে আমার কান্না না বেদনায় মানে বিভিন্ন রকমের আচ্ছা তখন আমি একটা নিজে তখন আমি শপথ গ্রহণ করলাম তখন আমি নিজে একটা ইয়া গ্রহণ করলাম যে আমি আমি আর দেশে কোনো রেকর্ড করবো না আমি যা করবো এখন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড বিশ্ব রেকর্ড করবো সেই থেকে বাসার আশেপাশে বিভিন্ন সড়কের ধারে যখন যেখানে সময় পেয়েছে সেখানে স্কিপিং রোপের চর্চা করেছে সে অবশেষে নিজেকে এই খেলায় পরিপূর্ণ মনে হলে দু সালে অনলাইনের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করে রাসেল স্পিকিং রোপে এক পর্যায়ে দুটি বিষয়ে চ্যালেঞ্জ করে সে একটি তিরিশ সেকেন্ডের অন্যটি এক মিনিটের ওপর আবেদনের তিন মাস পর গিনেস বুক অব ওয়ার্ল্ড থেকে কিছু গাইডলাইন সহ একটি রিপ্লাই পায় রাসেল সেখানে তারা তাদের নিয়ম মতো কিছু ভিডিও চায় তার কাছে সে সঙ্গে কিভাবে এগুলো করতে হবে তাও বিস্তারিত দেওয়া হয় এরপর কিছুদিন আরও মনোযোগ দিয়ে চর্চা করে সেই ভিডিওগুলো তাদের কাছে পাঠিয়ে দেয় অবশেষে বিশ্ব রেকর্ড ভেঙে একটি নতুন রেকর্ড করে রাসেল প্রচেষ্টার ফলস্বরূপ ডাকযোগের মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ডের দুটি সনদপত্র গত বৃহস্পতিবার পায় বলে জানায় রাসেল তার লক্ষ্য এখন সাউথ এশিয়ান গেমসে ও আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত বিভিন্ন দেশের সাথে খেলায় অংশগ্রহণ করা এটা মনে করেন আন্তর্জাতিকভাবে সাউথ এশিয়ান গেম হয় এই বিভিন্ন খেলা হয় আমি এখন গিনেস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড রেকর্ড করি বিশ্বের মধ্যে এখন আমি এক নম্বর স্থানে আছি ওই দরিলা খেলাতে এক পাই এখন আমার একটা আমার এখন লক্ষ্য যে সামনের যে গেমগুলো সাউথ এশিয়ান গেম বা এশিয়ান গেম এই এশিয়ান গেম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এগুলোতে অংশগ্রহণ আর সর্বপ্রথম ধন্যবাদ আমার পরিবারকে পরিবার আমার সবসময় সাপোর্ট দিছে এই সাপোর্টের জন্য আমি এতদূর আসা আর মা বাবাকে পরিবারকে সব সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই কারণ আমার সাপোর্ট না থাকলে আমার এতদূর আসা সম্ভব ছিল না এ নিয়ে রাসেলের পিতা বজলুর রহমান বলেন একজন গরিব কৃষক হয়েও যথাসাধ্য আমার ছেলেকে সহযোগিতা করেছে আমার ছেলে আজকে এমন এক পর্যায়ে গেছে তাই আমার খুব ভালো লাগছে আমার মাজিল ছেলে আসেল আমার এই পর্যায়ে দেখেছে আমাকে খুব ভালো লাগছে আমি সহযোগিতাও করছি আমি এক কৃষক আমরা খুব গরিব লোক আমি সহযোগিতা খুব করছি তারপর এবার এই পর্যায়ে দেখেছে এই পর্যায়ে মনে করেন আজকে এমন দেখে নেয় খুব ভালো লাগছে রাসেলের বড় ভাই আরিফ জানান আমার আমার ছোট ভাই রাসেল এত বড় কিছু অর্জন করবে আমরা বিশ্বাস করতেই পারিনি যে সে বিশ্ব রেকর্ড করবে আমরা গরিব হওয়ায় তাকে আর্থিক তেমন সহযোগিতা করতে পারিনি সে নিজে নিজে এত দূরে গিয়েছে আশা করি সে আরও ভালো কিছু করবে সে পাঁচ ছয় বছর আগে থেকে খেলা শুরু করছে আগে সেরকম খেলার এনার্জি ছিল না পাঁচ ছয় বছর আগে থেকে যে কীরকম হইলো সেটা বলা যাচ্ছে না যে ও এতটা আগাবে আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে ও এতটা কিছু করবে ও যে আজ কালকে দেখছি ওর হাতে সার্টিফিকেট আমরা তাও বিশ্বাস করতে পারিনি যে ও এতটা কিছু করছে ও যে নিজে নিজে এতটা কিছু করছে আমরা তো আর্থিকভাবে সহযোগিতা করতে পারিনি আমরা তো গরিব টাকা পয়সাও নাই যে সহযোগিতা করবো সে অনেক দিন যাবতে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে ও বেশিরভাগ সময় খেলাধুলায় কাটে ওর অনেক দিনের স্বপ্ন ছিল সে ওর জীবনে অনেক একটু বড় কিছু করবে মানে ওর এখন সাফল্য অর্জন হয়েছে আর কি সে ওয়ার্ল্ড রেকর্ড করে সার্টিফিকেট পাইছে এতে ওর আমাদের পরিবারের লোকজনও খুব খুশি হয়েছে মানে আমাদের এই যে আশেপাশের মানুষজন গ্রামের লোকজন সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া রাখি আরও যেন সামনে এগিয়ে যেতে পারে এছাড়াও তার প্রতিবেশী ও বন্ধুবান্ধবীরা জানায় সে ছোটবেলা থেকেই খেলার প্রতি আসক্ত ছিল তার স্বপ্ন ছিল একদিন বড় কিছু করবে সে সাফল্য অর্জন হয়েছে তার এমন প্রত্যন্ত ও দুর্গম এলাকা থেকে বিশ্ব রেকর্ড করবে সে এটা আমরা ভাবতে পারিনি তার এই সাফল্যে তারা সহ গ্রামবাসী আনন্দিত ও গর্বিত প্রাক্তন এলাকা থেকে মানে দুর্গম এলাকা থেকে যে এরকম একজন উঠে আসবে এটা আমরা আশা করতে পারিনি এটা দেখে আমরা অনেক আনন্দ উপভোগ করছি এবং আমরা দুজন একসাথে পড়াশোনা করছি ওই আমার ফ্রেন্ড হবে ওই যে ভিতরে ভিতরে এত দূর আগায় যেতে পারবে কখনো ভাবতে পারিনি আমরা গ্রামের সব মানুষগুলো খুব খুশি হয়েছি ওর এই অগ্রগতিতে আমরা আরও দোয়া করি সবাই মিলে ওর জন্য শুভকামনা রইল ওর জন্য অনেক দূর আগাইতে